হ্যালো বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার এক মাথা পড়তে চুল কতটুকু ভার বহন করতে পারবে আপনি শুনে অবাক হবেন যে আপনার এক মাথা পড়তে চুল প্রায় বারো টন ওজন বহন করতে পারবে যেটা কিনা এক আফ্রিকান হাতির ওজনের অর্ধেকের একটু বেশি আগে না জানলে এখনই লাইক অ্যান্ড শেয়ার